আয়ালস ক্লাসে আয়ালস ট্রেনারদের মুখে একটা কমন ডায়ালগ সবসময় শোনা যায় এটা তো আয়ালস ক্লাস আয়ালস ক্লাসে আপনার ল্যাঙ্গুয়েজে যে ইস্যুসগুলো আছে সেগুলো তো কখনই আমি আলোচনা করব না আপনার প্রোনাউন্সিয়েশনে problem it's not my business আপনি ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারেন না এটা তো আমার দেখার বিষয় না আপনি বাক্য বানাতে পারেন না এটা তো আমার দেখার বিষয় না প্রশ্ন হচ্ছে এই ইস্যুসগুলো তাহলে আমি কোথায় শিখবো এই বিষয়গুলো তো আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে শিখে আসা উচিত এক্স্যাক্টলি অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে চারটা স্কিলস আছে speaking listening reading and writing এই চারটা মডিউলের প্রত্যেকটা মডিউলের কিছু সাব স্কিলস আছে এগুলো অবশ্যই আপনার জানতে হবে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যানার্স করে রিচ করতে চান না দ্য কোয়েশ্চেন ইজ এই সাব স্কিলসগুলো কী এবং সেগুলো কীভাবে এবং কোথায় পড়ানো হয় ফার্স্ট আমি কথা বলবো স্পিকিং অ্যান্ড রাইটিং যে দুটোকে আমরা প্রোডাক্টিভ স্কিলস বলি এ দুটো নিয়ে যদি আপনি productive skills I mean speaking and writing এই দুটো মাটিগুলি ভালো করতে চান ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে টপিক বেসড যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো আছে ক্লজেসগুলো আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে অবশ্যই আপনার কলোকেশন সম্পর্কে নলেজ থাকতে হবে কোন শব্দটি কোন শব্দের সাথে যায় এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে and then you must have sentence making ability আপনার নিজের বাক্য নিজেকে বানাতে পারতে হবে আপনি কখনোই ধার করা বাক্য মুখস্থ করা বাক্যের উপর নির্ভর করে আহেলস এক্সামে একটা কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর কখনোই পাবেন না এরপর স্পিকিংয়ের ক্ষেত্রে you have to work on your pronunciation যদি আমরা রিসেপটিভ স্কিলসগুলোর দিকে যাই লিসনিং অ্যান্ড রিডিং এই দুটোকে বলছি আমরা রিসেপটিভ স্কিলস আপনি যদি লিসনিংয়ে ভালো ব্যানস্কর পেতে চান ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই প্রশ্নের বাক্য অ্যানালাইজ করতে হয় কি করে সেই বিষয়ে আপনার জানা থাকতে হবে কি করে উত্তরের চরিত্র বোঝা যায় উত্তরের নেচার বোঝা যায় যাতে করে আপনি অডিও শোনার আগেই উত্তর প্র্যাটিক করতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই উত্তরের চরিত্র বুঝতে পারতে হবে যেহেতু লিসনিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাকসেন্সের একটা মিক্সচার থাকে আপনার British American Australian Canadian Asian different accents সম্পর্কে আপনার একটু ধারণা অবশ্যই থাকতে হবে এরপর যদি আপনি রিডিংয়ের কথা ভাবেন যেটাকে আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা মডিউল বলে থাকি রিডিংয়ের ক্ষেত্রে যদি আপনি ভালো একটা ব্যান্ড স্কোর চান ফার্স্ট অফ অল আপনাকে বড় বাক্য লং সেন্টেন্সেসগুলোকে কি করে চাং করে করে তার মেসেজ নিতে হয় সেই বিষয় আপনারা জানতে হবে এরপর অবশ্যই আপনাকে স্ক্যানিং করতে হয় কি করে এই বিষয় আপনারা জানতে হবে কারণ উত্তরগুলো অবশ্যই ফ্যাসেস থেকে নিতে হবে আর যদি আপনি উত্তর লোকেশন খুঁজে না পান যদি আপনি স্ক্যানিং ঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি রিরিড করতে থাকবেন এদিক ওদিক ঘুরতে থাকবেন সময় নষ্ট হবে উত্তর আপনি কখনোই পাবেন না এরপর হেডলাইন ম্যাচিং ইনফরমেশন লোকেটিং এই ধরনের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিমিং করতে হয় কি করে সে বিষয়ে জানতে হবে এরপর প্রশ্নের বাক্য অ্যানালাইজ করার বিষয় তো থাকছেই মজার প্রশ্ন হচ্ছে এতগুলো বিষয় এতগুলো সাব স্কিলস কোথায় পড়ানো হয় কিভাবে পড়ানো হয় একমাত্র আমাদের প্রি আয়ালস যে প্রোগ্রামটা আপনাকে অনলি ওই স্কিলসগুলো ওই সাব স্কিলসগুলোই আমরা পড়াবো যেগুলো আপনার আয়ালস প্রোগ্রাম শুরু করতে অ্যান্ড আয়ালসে আপনার কাঙ্ক্ষিত ব্যানস্টার পেতে আপনাকে অবশ্যই হেল্প করবে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আমি প্রি আয়ালস প্রোগ্রাম নিয়ে